আজকে আমরা দেখব হচ্ছে যে কিভাবে আমাদের পোর্টফোলিও তৈরি করতে হয় হ্যাঁ। আপনি যে কোনো মার্কেট প্লেসে কাজ করেন না কারণ সেটা ফাইবার হোক আপওয়ার হোক ফ্রিল্যান্সার হোক যে কোনো মার্কেট প্লেসে কাজ করতে গেলে হ্যাঁ যখন কোনো বায়ারদের সাথে কথাবার্তা বলবেন বা কাজের জন্য বিডিং করবেন বা কাজ নিতে চাবেন হ্যাঁ তখন সে বায়ারগুলো আপনাদের কাছে হ্যাঁ পোর্টফোলিও দেখতে চাবে বা পোর্টফোলিও ডিমান্ড করতে পারে ঠিক আছে আপনাকে বললো যে আপনার পোর্টফোলিওটা আমাদেরকে একটু দেখান হ্যাঁ আপনার পোর্টফোলিওটা আমাকে একটু সেন্ড করেন পোর্টফোলিও দেখতে যাবে তো এখন আমরা জানবো হচ্ছে যে পোর্টফোলিও কি বা পোর্টফোলিও আসলে জিনিসটা কি বায়ার যে পোর্টফোলিওটা চাচ্ছে সে পোর্টফোলিওটা কি এটা আমাদেরকে একটু জানতে হবে পোর্টফোলিও হচ্ছে আপনার ইনফরমেশন আপনার স্কিল আপনার দক্ষতা আপনার পূর্বের এক্সপিরিয়েন্স হ্যাঁ আপনি কতগুলো প্রজেক্ট করেছেন হ্যাঁ আপনার আপনি কোন কোন বিষয়ে এক্সপার্ট ঠিক আছে এই বিষয়গুলো সমন্বয়ে হ্যাঁ সব কিছু ডিটেলসে দেওয়া থাকবে ঠিক আছে সেটাকে বলা হচ্ছে পোর্টফোলিও আর এটা হ্যাঁ একটি ওয়েবসাইট আকারে তাকে দিতে হবে ঠিক আছে আপনার পোর্টফোলিওটা হইতে পারে এক পেজের আপনার পোর্টফোলিওটা হইতে পারে দুই পেজের সেটা যেটাই হোক না কেন আপনার ইনফরমেশনগুলো যেন প্রপার অ্যাপ্রোপ্রিয়েট থাকে এবং আপনি কোন কোন ক্লায়েন্টদের সাথে কাজ করেছেন বা আপনার পূর্বের কাজ করা আছে সেটা অনলাইন ক্লায়েন্ট হোক আর অফলাইন ক্লায়েন্ট হোক হ্যাঁ আপনি যে যে কাজগুলো করেছেন বা আপনার তৈরি করা প্রজেক্টগুলো বা আপনি একটা লোগো ডিজাইন করছেন বা আপনি একটা ব্যানার ডিজাইন করছেন হ্যাঁ বা আপনি একটা মার্কেটিং ফেসবুক মার্কেটিং করছেন বা আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হ্যাঁ বা আপনি একজন ইউটিউবার বা আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর আপনি যেটাই হন না কেন আপনার কি আপনার ইনফরমেশনগুলো বা আপনার এক্সপিরিয়েন্সগুলো সেগুলো যেন আপনার ওই পোর্টফোলিওর ভিতরে লিপিবদ্ধ থাকে এবং একটা পোর্টফোলিওর ভিতরে আপনার ছবি থাকবে হ্যাঁ আপনার স্কিলগুলো নোট করা থাকবে আরও অনেক কিছু থাকবে তো এগুলো আমরা দেখবো যে কীভাবে আমরা এটা একটা তৈরি করব তো আমরা এইটা পোর্টফোলিওটা যে প্ল্যাটফর্মটার মাধ্যমে তৈরি করব এটা সম্পূর্ণ একটি গুগলের প্ল্যাটফর্ম এবং সবার জন্য ফ্রি ঠিক আছে তো এই প্ল্যাটফর্মটা থেকে আপনার সহজে তৈরি করতে পারবেন কারণ আপনাদের যে কোর্সটা সেটা হচ্ছে digital marketing course digital marketing কোর্সের ভিতরে কিন্তু আমাদের ওয়েব পেজ ডিজাইন ডেভেলপমেন্ট যেটা রয়েছে বা প্রোগ্রামিং এর যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আপনারা অবগত নন বা আপনাদের স্কিল নেই তাই না আপনার এল জাভা স্ক্রিপ্ট সিএসএস এগুলো সম্পর্কে কিন্তু আপনাদের কোনো নলেজ নাই তো এগুলো ব্যতীত বা এগুলো <clears throat> ছাড়াও আপনারা খুব সহজে একটা কিভাবে পোর্টফোলিও তৈরি করবেন আমি ওই সিস্টেমগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনারা চাইলে ওই সিস্টেমগুলো ফলো করে কাজগুলো কমপ্লিট করতে পারেন বা পোর্টফোলিওটা রেডি করতে পারেন তো এর জন্য আপনাদেরকে যেটা সর্বপ্রথম প্রয়োজন হবে সেটা হচ্ছে একটি মেল অ্যাকাউন্ট বা একটি গুগল অ্যাকাউন্ট যেটার আন্ডারে আপনি একটি হ্যাঁ আপনি একটি পোর্টফোলিও তৈরি করবেন বা আপনি একটি পোর্টফোলিও সাইট তৈরি করবেন ঠিক আছে তো আমরা সর্বপ্রথমে এইখানে আমরা যদি এইখানে ব্লগার ডট কম লিখি সেটাও হবে হ্যাঁ এখানে যদি আমি লিখি ব্লগার ব্লগার লগ ইন ঠিক আছে ব্লগার লগ ইন লিখলে এই যে সাইন ইন টু ব্লগার এইখানে গেলেও হবে ঠিক আছে আচ্ছা এইখানে সাইন ইন টু ব্লগার দিলে আপনাদের এখানে গুগল অ্যাকাউন্ট দেখাবে যে আপনারা কোন গুগল অ্যাকাউন্টের আন্ডারে কি আপনাদের এই পোর্টফোলিওটা তৈরি করতে চাচ্ছেন ঠিক আছে তো আপনারা চাইলে যে ফাইবার অ্যাকাউন্টের যে জিমেল দিয়ে তৈরি করছেন সেই জিমেল দিয়ে তৈরি করতে পারেন কোনো সমস্যা নেই আবার চাইলে অন্য কোনো জিমেলের আন্ডারে এই সাইটটা তৈরি করতে পারেন ঠিক আছে তো আমি যদি সিম্পলি এখান থেকে আমি যদি এই মেলটা সিলেক্ট করি হ্যাঁ আচ্ছা অথবা আমি যদি এখান থেকে অন্য একটা এই ইমেলটা আমি যদি ইউজ করি আমি এই ইমেলটা সিলেক্ট করলাম আচ্ছা সিলেক্ট করার পরে এইখান থেকে আপনাদের কি এরকম একটা ইন্টারফেস আসবে ঠিক আছে যখন আসবে তখন এই যে বাম দিকের কর্নারে দেখবেন মাই ইউটিউব চ্যানেল আছে এটা একটা ব্লক খোলা আছে এইখানে যে আরো চিহ্ন আপনাদের এখানে থাকবে না এখানে ক্রিয়েট ব্লক থাকবে তো এইখান থেকে আমি এখান থেকে নিউ ব্লক এই নিউ ব্লক অপশনটা আপনাদের এখানে থাকবে ঠিক আছে তো আপনারা এখান থেকে নিউ ব্লগে যখন ক্লিক করবেন তখন এইখানে আপনাকে দেখাবে হচ্ছে টাইটেল তো টাইটেল কি টাইটেল হচ্ছে যেমন আমরা এক্সাম্পল স্বরূপ আমার একটা ওয়েবসাইট আছে যেমন এটা হচ্ছে আমার ওয়েবসাইট আমি যদি এটা ভিজিট করি তাহলে দেখেন এই ওয়েবসাইটের টাইটেলটা হচ্ছে ফ্রিল্যান্সার লিমন ঠিক আছে এটা হচ্ছে এই ওয়েবসাইটের টাইটেল হচ্ছে ফ্রিল্যান্সার লিমন ওকে তো আমার এরকম এই ওয়েবসাইটের এরকম টাইটেলের জন্য আমাদের যে টাইটেলটা সিলেক্ট করতে হবে আপনারা এইখানে টাইটেলটা দিবেন এই টাইটেলের জায়গায় আপনারা দিবেন হচ্ছে আপনার ফাইবার অ্যাকাউন্টে যে নামটা ইউজ করছেন আপনারা হ্যাঁ যেমন এই জিমেলের আন্ডারে বা আমি যে ফাইবার অ্যাকাউন্টের জন্য হ্যাঁ পোর্টফোলিওটা তৈরি করতেছি সে ফাইবার অ্যাকাউন্টে আমার নাম আছে হচ্ছে লাইলা পার্টি এক্সাম্পল হিসেবে আমরা নিলাম ঠিক আছে লাইলা পারভিন নামে আমার একটা ফাইবার অ্যাকাউন্ট রয়েছে তার জন্য আমি একটা পোর্টফোলিও তৈরি করব যেন কোনো বায়ার আমাকে জিজ্ঞাসা করলে আমি এটা বায়ারকে প্রোভাইড করতে পারি বা দেখাইতে পারি বা দিতে পারি ঠিক আছে তো আমরা এখানে টাইটেলে যেটা লিখবো সেটা হচ্ছে পোর্টফোলিও অথবা লাইলা পারভিনস পোর্টফোলিও ঠিক আছে তো আমরা এইখানে এটা লিখবো ঠিক আছে লাইলা পারভিনস পোর্টফোলিও দিলাম এখন নেক্সটে যখন আমরা ক্লিক করব তখন এইখান থেকে আমাদের হচ্ছে অ্যাড্রেস যেমন আমার এই যে ওয়েবসাইটটা রয়েছে ফ্রিল্যান্সার লিমন ডট কম ঠিক আছে সেরকম আপনাদের এই যে ব্লগ সাইটটা হবে বা আপনাদের যে পোর্টফোলিওটা হবে সেটার অ্যাড্রেসটা কি হবে আমার অ্যাড্রেস এই ওয়েবসাইটের অ্যাড্রেস কি ফ্রিল্যান্সার লিমন ডট কম তাই না তেমন আপনাদের এই যে পোর্টফোলিওটা হবে এটার অ্যাড্রেসটা কি হবে তো আপনাদের ডট কমের শেষে আমার যেমন ডট কম আছে হ্যাঁ এটা আমার ডোমেনটা কেনা আছে এই জন্য আমার ডট কম ইউজ করতে হয় বাট আপনারা সাব ডোমেন দিয়ে অ্যাকাউন্টটা বা আপনাদের পোর্টফোলিওটা ক্রিয়েট করতে হবে কারণ আপনারা তো আর টাকা দিয়ে ডোমেন কিনবেন না আপনারা ফ্রিতে করবেন তাই না তো এর জন্য আপনাদের এই যে সাব থাকবে শেষে যেমন এই যে ব্লগস্পট ডট কম কারণ হচ্ছে কি আমরা ব্লগারের আন্ডারে বা ব্লগার থেকে আমরা একটা সাব তৈরি করতেছি ঠিক আছে তো এরকম কিন্তু আপনাদের অ্যাড্রেসের শেষে ব্লগস্পট ডট কম কথাটা থাকবে বা আপনাদের অ্যাড্রেসের মাঝখানে ব্লগস্পট কথাটা থাকবে তো এখন আপনার অ্যাড্রেসের জায়গায় কি লিখবেন আমি সিম্পলি ওইটাই দিয়ে দিব লাইলা পারভিন্স অথবা লাইলাস লাইলাস পোর্টফোলিও ঠিক আছে তাহলে এখন তাহলে অ্যাড্রেসটা কিরকম আসলো যে লাইলাস পোর্টফোলিও মানে হচ্ছে লাইলার পোর্টফোলিও তাই না হয় আমাদের এরকম একটা মানে চলে আসলো তাহলে Lailas portfolio dot blogspot dot com ঠিক আছে তাহলে আমরা যখন অ্যাড্রেস বারে লিখবো Linus portfolio ওকে তো আমরা যখন অ্যাড্রেস করে লিখবো লাইলাস পোর্টফোলিও তখন আমাদের ডট ব্লগস্পট ডট কম যখন লিখবো তখন আমাদের পোর্টফোলিওটা কিন্তু দেখা যাবে সবাই নিজ নিজ ফাইবার অ্যাকাউন্টের নামের শেষে শুধু যেমন যদি মুন্নার ফাইবার অ্যাকাউন্টের নাম থেকে মুন্না এমডি মুন্না তাহলে হচ্ছে ওইখানে লিখবে হচ্ছে Munnas portfolio dot spot dot com ঠিক আছে তারপরে ফুলমণি যদি থাকে তাহলে ফুলমণি রানী অথবা ফুলমণিস পোর্টফোলিও ডট কম হ্যাঁ আচ্ছা এখানে পোর্টফোলিও পোর্টফোলিও ওকে portfolio.com এখন আমরা এটা যদি দেখি কি বলছে sorry this blog address is not available আচ্ছা আপনারা যখন এইভাবে তৈরি করতে যাবেন তখন হ্যাঁ তখন যদি এরকম দেখায় sorry this blog address is not available আচ্ছা তখন কি মনে করতে হবে আপনাকে যে এই নামে অলরেডি ঠিক আছে কারো পোর্টফোলিও তৈরি করা রয়েছে এর জন্য আমাদের এই অ্যাড্রেসটা নিচ্ছে না ঠিক আছে তখন এখানে বাড়তি কিছু লিখে দিবেন যেমন আমি এখানে শুধুমাত্র লাইলাস দিছি তাহলে এখানে আমি পারভিন দেই পারভিনস লাইলা পারভিনস পোর্টফোলিও হ্যাঁ এটা লিখে যখন দিব তখন আমাদের দেখাচ্ছে দিস ব্লক ইন্টারেস্ট অ্যাভেলেবেল নিচে দেখা দিস ব্রকেট ইজ অ্যাভেলেবেল এখন সেভের অপশনটা চলে আসছে ওকে তো আমরা এখানে সেভ দিয়ে দিব যখন আমরা সেভ দিয়ে দিব তখন আমাদের এটা প্রসেসিং হবে ব্লক ক্রিয়েটেড হবে দেখেন এখানে লায়লা পারভিনস পোর্টফোলিও এটা হচ্ছে সাইট টাইটেল হ্যাঁ এই টাইটেল যেটা আমরা দিছি সেটা টাইটেলটা আসছে লায়লা পারভিনস পোর্টফোলিও আর হচ্ছে এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইট পোর্টফোলিও সাইট হ্যাঁ যখন আমরা এই পোর্টফোলিও সাইটটা দেখতে যাব তখন আমাদেরকে কি করতে হবে সিম্পলি এখান থেকে ভিউ ব্লগে ক্লিক করতে হবে ভিউ ব্লগে যখন আমরা ক্লিক করব তখন এইখান থেকে আমাদের দেখেন এই যে অ্যাড্রেস বারে এই যে Laila Parvins portfolio dot blogspot dot com ঠিক আছে তো এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনাদের সর্বপ্রথম চলে আসবে বাট এইখানে আমরা যদি কোনো প্রকার থিম ছাড়া বা কোনো প্রকার ট্যাম্পলেট ছাড়া যদি আমরা পোর্টফোলিও তৈরি করতে চাই তাহলে অনেক কিছু এডিট করতে হবে অনেক কিছু সমস্যার সম্মুখীন হতে হবে হ্যাঁ অনেক কাজ করতে হবে বা অনেক সময় লাগবে সেজন্য আমরা যে কাজটা করব হ্যাঁ সেটা হচ্ছে একটা থিম ডাউনলোড করবে যে দেখেন থিমস থিমসে আসলে এইখানে দেখবেন অনেকগুলো থিম কিন্তু এখানে দেওয়া আছে বাট আমরা এই থিমগুলো নিব না হ্যাঁ বা এই থিমগুলো পোর্টফোলিওর জন্য নয় এখানে দেখেন ক্যাটাগরি যেগুলো দেওয়া আছে ডাইনামিক ভিউ হ্যাঁ পিকচার উইন্ডো হ্যাঁ অসাম আইএনসি ওকে ওয়াটারমার্ক হ্যাঁ তারপর যে বিভিন্ন ক্যাটাগরি আছে যে ট্রাভেল আছে তো এরকম যাদের নিস যেরকম সেরকম টাইপের এখানে হ্যাঁ ট্যাম্পলেট বা থিমগুলো এখানে দেওয়া আছে বাট আমাদের পোর্টফোলিওর জন্য যে হ্যাঁ যে থিমগুলো প্রয়োজন সেগুলো কিন্তু এখানে আমাদের নাই তো এগুলো এই জন্য এখান থেকে এটা ডাউনলোড করতে হবে আমাদের কোথা থেকে ডাউনলোড করব আমরা এটা গুগল থেকে ডাউনলোড করব গুগল থেকে কিভাবে ডাউনলোড করব জাস্ট আপনাকে কিছু করতে হবে না জাস্ট আপনি এখান থেকে নিউ ট্যাব নেবেন নিউ ট্যাব নেওয়ার পরে এইখানে যে গুগলে সার্চ করবেন হচ্ছে পোর্টফোলিও ব্লগার ট্যাম্পলেট পোর্টফোলিও হ্যাঁ portfolio blogger template free download লিখে ইন্টার দিবেন যখন ইন্টার দিবেন তখন তখন আপনার এরকম কিছু রেজাল্ট চলে আসবে আপনার সামনে এই যে দেখেন অনেকগুলো রেজাল্ট চলে আসছে আপনার সামনে তো এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি প্রথম দুই তিনটা ওয়েবসাইট ওপেন করে নেবেন রাইট বাটন ক্লিক করে open in new tab open in new tab হ্যাঁ এই আবার এটা ওপেন ইন ট্যাব আমি তিনটা ওয়েবসাইট ওপেন করে নিলাম এখন এইখান থেকে আপনাকে দেখে দেখে বাসে বাসে নিতে হবে বা আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনার কোন ট্যাম্পলেটটা বা কোন থিমটা আপনার পোর্টফোলিও ওয়েবসাইটের জন্য সুন্দর হবে বা ভালো হবে বা বেস্ট হ্যাঁ এরকম পোর্টফোলিও গুলো আপনাকে বেছে নিতে হবে যেমন এইখানে আছে কিছু কিছু পোর্টফোলিও এইখানে এই যে দেখেন এইখানে পোর্টফোলিও আছে হ্যাঁ এইখানে পোর্টফোলিও আছে এই যে এখানে একটা পোর্টফোলিও আছে ঠিক আছে আপনার যেটা পছন্দ হয় আপনারা সেটা ডাউনলোড করবেন স্যার এক্সাম্পল স্বরূপ আমি এই পোর্টফোলিওটাকে ডাউনলোড করব ওকে এই পোর্টফোলিওটাকে আমি ডাউনলোড করতে চাচ্ছি তাহলে কি হবে কি করতে হবে জাস্ট এই যে দেখেন এই ওয়েব পোর্টফোলিওটার নিচে দেখবেন এই থিমটার নিচে দেখবেন ডাউনলোড লেখা ডাউনলোডে যখন আপনি ক্লিক করবেন তখন আপনাকে এখানে এটা ডাউনলোড শুরু হয়ে যাবে এই যে দেখেন folio okay download compressed folio dot zip এই ফাইলটা ডাউনলোড হবে তো আমি স্টার ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড হয়ে গেছে আমি ওপেন ফোল্ডার এটা আমার কোথায় গেছে এই যে ডাউনলোড ফোল্ডারে আমি এখানে একটা ফোল্ডার করে নিচ্ছি ব্লগার টেমপ্লেট ব্লগার টেমপ্লেটের ভিতরে আমি এই ফ্লো ফোলিওটাকে ঢুকাই দিলাম ওকে দিয়ে আমি কেটে দিলাম আচ্ছা এটা গেল এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি আমাদের ব্লগারের ড্যাশবোর্ডে চলে আসতে হবে এখানে ওকে আসার পরে এইখান থেকে আমরা যেটা করব এই যে কাস্টমাইজ লেখা আছে কাস্টমাইজের পরে যে আরো চিহ্নটা আছে আরো চিহ্নতে ক্লিক করব ক্লিক করার পরে এইখান থেকে ব্যাকআপ এবং রিস্টোর নামে দুটো অপশন পাবেন তো এইখান থেকে আমরা এটাকে রিস্টোর করব হ্যাঁ মানে কাস্টম থিম আমরা এখানে ইনস্টল করব এর জন্য কি করতে হবে রিস্টোরে ক্লিক করতে হবে হ্যাঁ রিস্টোরে যখন আপনি ক্লিক করবেন হ্যাঁ তখন এখানে বলছে you can upload theme from a file on your computer মানে আপনার পিসিতে যে থিমগুলো আছে সেগুলো এখান থেকে আপনি আপলোড করতে পারেন সিম্পলি ক্লিক অন আপলোড আপলোডে ক্লিক করলাম আপলোডে ক্লিক করার পরে এইখান থেকে আমাদের কম্পিউটারের ডাউনলোডে চলে যেতে হবে যে ফর্ম দিক থেকে ডাউনলোড যেখানে আমাদের ফাইলগুলো ডাউনলোড হয় হ্যাঁ ওইখানে চলে যাওয়ার পরে আমার ফাইলটা কোথায় আছে কম্প্রেসে আছে কম্প্রেস কম্প্রেসে হ্যাঁ, যাওয়ার পরে এই যে আমরা ব্রোকার টেমপ্লেটের ভিতরে ঢুকে রাখছিলাম ব্লগার টেমপ্লেটে যাব আচ্ছা ব্লগার টেমপ্লেটে যাওয়ার পরে এখানে কোনো ফাইল আমরা দেখতে পাচ্ছি না কারণ কি কারণ হচ্ছে যে ব্লগারের যে থিমগুলো হয় এই থিমের ফরম্যাট হয় হচ্ছে এক্স এম এল ফাইল হয় যেমন আমাদের একটা ইমেজ বা ফটো আমরা যখন সেভ করি বা আমাদের যে ফরম্যাটে থাকে সেটা হচ্ছে হয় জেপিজিতে থাকে না হলে পিএনজিতে থাকে এগুলো হচ্ছে ফাইল ফরম্যাট যেমন একটা অডিও গান এমপি থ্রিতে থাকে এমন একটা ভিডিও গান এমপি ফোর হয় তেমন এইটারও এই থিমের একটা ফাইল ফরম্যাট রয়েছে সেটা হচ্ছে এক্স ফাইল ফরম্যাট তো আমাদের এখানে এক্স ফাইল ফরম্যাটের কোনো ফাইল নাই এই জন্য এখানে এরকম ফাঁকা দেখাচ্ছে তো আমাদেরকে যেটা করতে হবে নিচে ডান দিকের কর্নার থেকে কমন্স ফাইল দিয়ে ক্লিক করে অল ফাইল করে দিতে হবে দিলে দেখবেন এখানে ওই যে ফোলিও নামে একটা জিপ ফাইল আসবে তো এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে এই যে এক্সট্রাক্ট হেয়ার আমরা এখানে এক্সট্রাক্ট করতে যাচ্ছি মানে জিপ ফাইলটাকে আনজিপ করতে যাচ্ছি এর জন্য এখানে এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করতে হবে এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করলে দেখেন মেলাগুলো ফাইল আসছে তো এইখান থেকে আপনার কাঙ্ক্ষিত ফাইলটা কি বা কাঙ্ক্ষিত ফাইলটা কোনটা সেটা আপনাকে খুঁজে বের করতে হবে কিভাবে খুঁজে পাবেন দেখবেন এইখান থেকে এটা তো আমাদের জিপ ফাইল যেটা আমরা আনজিপ করছি বাকিগুলো এগুলো হচ্ছে ইন্টারনেট এই যে পিএনজি ফাইল এগুলো এগুলো একটা ছবি সরি আচ্ছা এগুলো হচ্ছে একটা ছবি আচ্ছা যাই হোক আচ্ছা এইখান থেকে আমাদেরকে যে ফাইলটা খুঁজে বের করতে হবে সবচেয়ে ভালো উপায় হচ্ছে যে টাইপ হ্যাঁ এই যে টাইপ না টাইপে চলে আসবেন টাইপে চলে আসার পরে দেখবেন এক্স এম এল ডকুমেন্ট নামে একটা টাইপ থাকবে এই যে যেমন এই যে এক্স এম এল ডকুমেন্ট তার মানে এইটা হচ্ছে আমাদের ফাইল মেইন ফাইল আর এগুলো আমাদের কোনো প্রয়োজন নাই এই যে এগুলোর আমাদের কোনো প্রয়োজন নাই ঠিক আছে তো এই জিনিসগুলো আমাদের কোনো প্রয়োজন নাই তো আমরা জাস্ট এই ফাইলটাকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করব দেখেন নিচে রিয়েস্টোরিং থিম এই যে দেখেন বাম দিকের কর্নারে রিয়েস্টোরিং থিম দেখেন রিস্টোর থিম মানে থিমটা রিস্টার্ট হয়ে গেছে এখন আমরা যেটা করতে হবে এখন আমাদের বর্তমান যে পোর্টফোলিও থিমটা রয়েছে বা বর্তমান আমাদের পোর্টফোলিওটার যে অবস্থা রয়েছে সেটা দেখতে গেলে আমাদেরকে কি করতে হবে ভিউ ব্লগে ক্লিক করতে হবে ভিউ ব্লগে যখন আমরা ক্লিক করব তখন এইখান থেকে আমাদের বর্তমান পোর্টফোলিওটা দেখতে পাবো দেখেন সুন্দর একটা কি পোর্টফোলিও তৈরি হয়ে গেছে ঠিক আছে তো এখন এইখানে দেখেন ওই অ্যাড্রেস দেখেন Laila Parvins portfolio dot blogspot dot com তার মানে এটা আমাদের পোর্টফোলিওর অ্যাড্রেসটাই হ্যাঁ জাস্ট আমরা একটা থিম আপলোড করছি বা একটা ট্যাম্পলেট আপলোড করছি তার কারণে এরকম একটা সুন্দর একটা ইন্টারফেস চলে আসছে দেখেন নিচে দেখেন আই এম জন ডিও হ্যাঁ ডেভেলপার অ্যান্ড বিজনেসম্যান হুম এর সম্পর্কে এখানে দেওয়া আছে তারপর হচ্ছে স্কিল অ্যান্ড ইনফরমেশন হ্যাঁ তার এল এ কতটুকু দক্ষতা আছে এটা এখানে দেওয়া আছে সিএসএস এ কতটুকু দক্ষতা আছে জ্যাকুরিতে আছে কতটুকু তারপর জাভা স্ক্রিপ্ট পিএইচপি হ্যাঁ এক্সএমএল এগুলো দেওয়া আছে তার ফোন নাম্বার দেওয়া আছে হ্যাঁ তার সাইট দেওয়া আছে হ্যাঁ তার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে তার ব্লগ দেওয়া আছে হুম তারপর কি দেওয়া আছে তার অ্যাড্রেস দেওয়া আছে তার এজ দেওয়া আছে এগুলো সব কিছু ডিটেলস কিন্তু দেওয়া আছে তারপর কি বলছে what do you we offer হ্যাঁ যে তারা কি কি অফার করতেছে বা কি কি কাজ করে ঠিক আছে সেগুলো এখানে বর্ণনা করা আছে app development web design web design app development এগুলো সবগুলো কিন্তু এখানে ডিজাইন করা আছে প্রজেক্ট কমপ্লিট কতগুলো প্রজেক্ট করেছে সে তারপরে হ্যাপি কাস্টমার কতজন আছে হ্যাঁ তারপর হচ্ছে কি কাপস অফ কফি হ্যাঁ তারপর হচ্ছে অ্যাওয়ার্ড কতগুলো অ্যাওয়ার্ড বা গিফট বা টিপস সে পেয়েছে এগুলো এখানে দেওয়া আছে আওয়ার পোর্টফোলিও হ্যাঁ আওয়ার পোর্টফোলিও এখানে নিচে দেওয়া আছে creative agency that lives in a power of creative idea and design okay see more click করলে আমরা এখান থেকে কিছু দেখতে পাচ্ছি না কারণ এখানে কোনো পোস্ট নাই এই জন্য আমরা কিছু দেখতে পাচ্ছি না ওকে আচ্ছা তারপরে হচ্ছে গেট ইন টাচ যদি আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করতে চান এই যোগাযোগের জন্য আপনাকে এইখানে নাম ইমেল অ্যাড্রেস মেসেজ দিয়ে সেন্ড করলে তার সাথে যোগাযোগ করতে পারবেন তার ফোন নম্বর নিচে আরো সুন্দর করে দেওয়া আছে অ্যাড্রেস দেওয়া আছে মেল দেওয়া আছে আরো সুন্দর করে দিয়েছে তার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট দেওয়া আছে হ্যাঁ? তো এইভাবে সে তৈরি করেছে এটা হচ্ছে হোম তারপরে অ্যাবাউট মি অ্যাবাউট মি এটা সার্ভিস যে সার্ভিস ক্লিক করলে সার্ভিস এখানে আছে পোর্টফোলিও এই যে এখানে এটা পোর্টফোলিও চলে আসছে টেস্টমোনিয়াল কন্ট্যাক্ট এগুলো সব চলে আসছে হোম অ্যাবাউট যে অ্যাবাউট এখানে হোম আসলে যে হোম এই যে এটা তাহলে ওয়ান পেজের ভিতরে সুন্দর করে কিন্তু ইনি এখানে সাজায় দিছে তো এখন আমরা এটা আর আমরা তো আর এটা তো আর আমাদের কাজে ইউজ করতে পারবো না তাই না আমাদের কাজে ইউজ করতে পারবো পারবো না কারণ কি কারণ এটা তো অন্য মানুষের বা অন্য কারো তাই না তো এটাকে এখন আমাদের নিজের মতন করে কাস্টমাইজ করে নিতে হবে তো এর জন্য অবশ্যই আপনাদের একটু পিএইচপি ল্যাঙ্গুয়েজ জানার প্রয়োজন হবে তবে আমি যে সিস্টেমটা আপনাদেরকে একটু দেখাই দেবো এই সিস্টেমে করলে আপনাদের তেমন কি কোনো প্রোগ্রামিং না জানলেও চলবে বা এইচটিএমএল সিএসএস এগুলো না জানলেও চলবে আপনারা আপনাদের ইচ্ছা মতন কাস্টমাইজ করে নিতে পারবেন খুব সহজ ওয়েতে করতে পারবেন আমি জাস্ট সিম্পল ভাবে দেখাই দিচ্ছি আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন ঠিক আছে আচ্ছা এটা এইভাবে থাকলো আমি আমার ব্লগারের ড্যাশবোর্ডে চলে যাই এইখান থেকে আমরা আবার ওই থিমেই আসব থিমে আসার পরে যে কাস্টমাইজ কাস্টমাইজে আসার পরে এইখান থেকে এই টিটটাতে চলে যাব এখান থেকে যাওয়ার পরে ইডিট এস এম এল হ্যাঁ এখান থেকে edit S A M L যাব তখন ইডিট এস এম এ যাবো তখন এই সম্পূর্ণ ওয়েবসাইটটা বা সম্পূর্ণ এই পোর্টফোলিও সাইটটা আমাদেরকে এখানে কোড আকারে দেখাবে এখন এগুলো দেখে তো আমাদের মাথা খারাপ হয়ে যাবে যে ভাই আমি যত কিছু জানি না বা কত কিছু জানি না সিম্পল হ্যাঁ কোনো টেনশনের কোনো কিছুই নাই হ্যাঁ বা ভয় পাওয়ার কোনো কিছু নাই ঠিক আছে আমি যেভাবে আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনারা সেভাবেই করবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না ওকে তো আমরা এইখান থেকে যেগুলো যে জিনিসটা চেঞ্জ করব মনে করেন হ্যাঁ মনে করেন আমি এখান থেকে এই যে ওয়েলকাম লেখাটা আছে হ্যাঁ এই যে ওয়েলকাম আচ্ছা ওয়েলকামে ওয়েলকাম লেখাটাকে আমি এডিট করব বা আই এম এ যে ডিজাইনার হ্যাঁ I am a John Doe এই এই জিনিসটা আমি আগে চেঞ্জ করতে চাচ্ছি হ্যাঁ তাহলে কি করতে হবে আমাদেরকে আবার ড্যাশবোর্ডে চলে আসতে হবে ড্যাশবোর্ডে চলে আসার পরে এখান থেকে alter alter alter plus F দিলে ফাইন্ড অপশন চালু হবে এই যে আপনাদের ট্যাবে ফাইন্ড অল্টার প্লাস এফ দিলে ফাইন্ড অপশন চালু হবে এইখান থেকে আপনি যেটা লিখতে হবে সেটা হচ্ছে ওয়েলকাম হ্যাঁ, ওয়েলকাম লেখার পরে সরি এটা আমাদেরকে আগে আগে আপনারা এইখানে একবার ক্লিক করবেন এই যে কোডগুলোর ভিতরে যে কোনো এক জায়গায় ক্লিক করবেন হয় এই জায়গায় নাহলে এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পরে তারপরে কন্ট্রোল এফ দেবেন ঠিক আছে কন্ট্রোল এফ দিয়ে এখানে লিখবেন হচ্ছে ওয়েলকাম ওকে ওয়েলকাম লেখার পরে এই যে দেখেন নিচে দেখেন হ্যাঁ একটা জায়গায় মার্ক হয়েছে হ্যাঁ তো এইখানে দেখবো আমরা একটু আচ্ছা নিচে দেখেন এখানে তার ডিজাইনগুলো রয়েছে সাইট টাইটেল গ্লাস আচ্ছা নেম ইনক্লুডেড ওকে ঠিক আছে লোগো আচ্ছা সব কিছু ঠিক আছে এগুলো হচ্ছে তার স্ক্রিপ্ট ওকে এই যে দেখেন ওয়েলকাম লিখছিলাম না এখন আপনারা চাচ্ছেন যে যখন I am a John Doe এইভাবে যখন দেখাচ্ছে যখন এইখানে যেমন দেখাচ্ছে আই এম জন ডিউ এখন আমি এইখানে লিখবো লাইলা পারভিন কিভাবে লিখবো এই যে জন ডিউ এই যে এইখানে দেখেন জন ডিউ আছে এই যে জন ডিউ আমরা এইখান থেকে এই যে জন ডিউটাকে ডিলেট করে দেব বা কাটে দেব কাটে দিয়ে আমরা এখানে লিখবো হচ্ছে লাইলা পারভিন ওকে আমরা লাইলা পারভিন দেখলাম হ্যাঁ আমরা এতটুকুই চাচ্ছি আর ডেভেলপার আছে এখানে ডিজাইনার আছে আচ্ছা ডেভেলপার কথাটা থাক ডিজাইনার কথাটাও থাক এইখানে হ্যাঁ তো এইখানে এই কথাগুলো থাক হ্যাঁ তো আমরা চাচ্ছি ওগুলোকে আমরা সারাবো না আচ্ছা এইখানে আমরা শুধু নামটা চেঞ্জ করব ওকে সিম্পলি যেটা করলাম আমরা লাইলা পারভিনটাকে আমরা এ করলাম আচ্ছা করার পরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে উপরের ডান দিকের কর্নারে দেখবেন সেভ হ্যাঁ সেভে ক্লিক করব যখন আমরা সেভে ক্লিক করব এখানে প্রসেসিং হবে হ্যাঁ দেখেন আপডেট সাকসেসফুলি হ্যাঁ আপডেট সাকসেসফুলি হয়ে গেছে এখন আমরা আমাদের এই ওয়েবসাইটটা আসবো হ্যাঁ ওয়েবসাইটটা আসার পরে এখানে দেখি চেঞ্জ হয়েছে কি না চেঞ্জ হয় নাই কারণ কি আমাদের ওয়েবসাইটটা একবার রিফ্রেশ করতে হবে আমরা এখান থেকে রিলোড করে দিলাম আচ্ছা রিলোড করে দেওয়ার পরে দেখেন আই এম লাইলা ওকে কত ইজি এবং কত সিম্পল ব্যাপারগুলো কিন্তু খুবই ইজি এবং খুবই কিন্তু সহজ তাই না আচ্ছা ঠিক আছে সিমিলার ওয়েতে আপনি যে কোনো ওয়েতে বা যে কোনো টেক্সটগুলো এখানে যেগুলো রয়েছে সেগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন উইথাউট কোনো প্রবলেম ছাড়া ওকে তারপর এটা হচ্ছে কি আই এম জন ডি হ্যাঁ এই যে hello I am John D developer and businessman আমরা চাচ্ছি কি হ্যাঁ তাহলে আমরা এখন এখানে কি করব আই এম জন এবং ডেভেলপার এবং বিজনেসম্যান এটাকে চেঞ্জ করব আমি হ্যাঁ এটাকে চেঞ্জ করে আমি আমার ইচ্ছা মতন লিখবো ঠিক আছে ওকে দেন এইখানে আমাদের এইচটিএমএল আসার পরে এইখানে আমরা সার্চ করব এখানে একবার মাউস কার্সারটা ক্লিক করে কন্ট্রোল চাপে ধরে এফ দিব এফ দেওয়ার পরে এই যে ডেভেলপার এবং বিজনেসম্যানটাকে কপি করে নিয়ে এসে জাস্ট এইখানে এই যে সার্চে এটা পেস্ট করে দিতে হবে পেস্ট হ্যাঁ। করে দিয়ে একটা ইন্টার দিবেন ইন্টার দিলে এই কথাটা যেখানে আছে বা এই ট্যাগটা যেখানে আছে সেই ট্যাগটাতে আপনাদেরকে নিয়ে যাবে ঠিক আছে ওকে তো এই যে দেখেন ডেভেলপার এবং বিজনেসম্যান আছে ঠিক আছে আচ্ছা এখন এইখানে আমি বিজনেসম্যানটাকে সরাই দেবো ডেভেলপার কথাটা আছে থাক ওকে ডেভেলপার আমি চাচ্ছি এখানে ডিজাইনার দিতে designer and and digital marketer digital marketer ওকে দেন তারপরে এই যে উপরে জন্ডিও আছে এই জন্ডিওটাকে কেটে দেব আমরা এখান থেকে হ্যাঁ এই জন্ডিওটাকে কেটে দেব কেটে দেওয়ার পরে এখানে আমরা লাইলা পার ওকে লাইলা পারভিন দিলাম ঠিক আছে তারপরে দেখেন এইখানে নিচে দেওয়া আছে তারপরে এই যে এইটাতে খেয়াল করেন একটু এইখানে দেখেন এই যে লোরেম তারপর হচ্ছে কি ইম্পেসমি simple dummy text then to can gallery to type of এইখানে এর সুন্দর একটা ডিসক্রিপশন লেখার জায়গা আছে কিন্তু ঠিক আছে তো এই ডিসক্রিপশন লেখার জায়গাটাতে আমরা আমাদের ডিসক্রিপশনটুকু লিখব ঠিক আছে আচ্ছা আমি যদি এটাকে আমি যদি এটাকে সেভ করে দেই সিম্পলি সেভ করে দিই সেভ করে দিলে প্রসেসিং দেখাবে হ্যাঁ আচ্ছা প্রসেসিং দেখানোর পরে এখানে আমাদের যদি পোর্টফোলিওতে রিলোড দেই রিলোড দিলে এখানে দেখবেন যে আমাদের জায়গাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে যে I am developer developer designer and digital market হয়ে গেছে ক্লিয়ার এখন আমাদের এই ডিসক্রিপশনটুকু লিখতে হবে আমার সম্পর্কে বা আমি কি কি কাজ করি হ্যাঁ বা আমি আমাদের আমাদের আমার এক্সপার্ট আমি কোন কোন বিষয়ে এক্সপার্ট হ্যাঁ আমাদের ব্যাপারে বায়োটুকু সংক্ষিপ্ত লিখতে হবে তো আমি এখান থেকে জাস্ট বায়োটুকু আমাদের আবার এর জন্য যাইতে হবে কোথায় এর জন্য আবার আমাদেরকে এখানে যাইতে হবে যাওয়ার পরে এই যে আমাদের যে জায়গাগুলোতে আমরা এডিট করেছিলাম এখানে জাস্ট সিম্পলি এটা রাখে আশাটা রাখে কন্ট্রোল এফ দিয়ে এইখান থেকে আপনারা ডেভেলপার দিয়ে বিজনেসম্যান তো আর নাই এখন ডেভেলপার দিয়ে সার্চ করলে ডেভেলপার আসছে ওকে এইখানে এখন আপনাদেরকে সার্চ দিতে হবে হচ্ছে developer designer and digital marketer দিয়ে সার্চ করতে হবে হ্যাঁ তো এইখানে আপনাকে এটা দিয়ে সার্চ করতে হবে বেস্ট এই যে এটা ঠিক আছে আচ্ছা এখন এই যে এইখানে দেখতেছেন কিছু সেন্টেন্স আছে এই সেন্টেন্স গুলোকে আমরা এখান থেকে সরাই দিব আচ্ছা আমরা জাস্ট কি করব আমাদের প্রোফাইলে যাই এখানে আমাদের ফাইবার থেকে যে আমরা বায়োটা লিখেছিলাম বায়োটা জাস্ট করব কপি করে নিয়ে এসে আমাদেরকে এখানে বসাতে হবে স্ল্যাশ আপনাদের যদি কোনো জায়গায় লেখা থাকে বায়োটা তো সিম্পলি ওইখান থেকে আপনারা জাস্ট কপি করে পেস্ট করে দিলেই এনাফ যথেষ্ট ঠিক আছে আমার কথা বোঝা গেছে ওকে আচ্ছা এইখানে দেখেন এইখানে দেখেন ডিসক্রিপশনে যেটা দেওয়া আছে I am a graphics designer and also expert in any graphics related work I have finish long term training outsourcing institute and completed many graphics project I can create attractive design my design reception আমি এতটুকুই শুধুমাত্র কমপ্লিট করবো এটা আমি কপি করব just copy okay just copy it and go to our blogger html code okay এইখান থেকে আমরা কি করব এটা কাজ করবেন কপি করার পরে হ্যাঁ এটা আপনারা একটা এই টেক্সট ডকুমেন্ট নেবেন নেওয়ার পরে এখানে এটা পেস্ট করবেন আগে হ্যাঁ আচ্ছা পেস্ট করার পরে কতটুকু আপনি উপরের লাইনে দিবেন কতটুকু নিচের লাইনে দিবেন সেটা আগে আপনারা সিলেক্ট করে নেবেন যেমন আমি এখানে যদি লিখি I am a graphics designer হ্যাঁ I am a graphics designer এখানে আমি দিব হচ্ছে developer developer okay developer and also expert in any digital marketing digital marketing any digital marketing related work okay আমি এখানে দিব হচ্ছে I am a graphics designer developer and also expert in any digital marketing related work আমি এটাকে এই ডটটা কিন্তু কপি করবেন না শেষে ফুল স্টপ যেটা হ্যাঁ এই ডটটা কপি করবেন না কপি করা ছাড়া পুরো সেন্টেন্সটাকে শুধুমাত্র কপি করবেন এখান থেকে কপি করবেন কপি করার পরে আমরা আমাদের ব্রাউজারে চলে যাব ব্রাউজারে যাওয়ার পরে আচ্ছা ব্রাউজারে <clears throat> আসার পরে এইখান থেকে এই যে দেখেন আমাদের এই যে এই টেক্সটটা যেটা আছে হ্যাঁ এই টেক্সটটা দিয়ে সার্চ দিলেও হবে অথবা এই টেক্সটটা আপনার খুঁজে পাবেন এখানেই দেখেন এই যে এই টেক্সটটা আছে যে এটা তাহলে এটাকে আমরা কি করব এই টেক্সটটাকে সিলেক্ট করব হ্যাঁ টানে এইভাবে সিলেক্ট করব এই যে ডট পর্যন্ত হ্যাঁ এই ডটের আগে পর্যন্ত ডটটা থাকবে হুম তো এটা এখান থেকে আমরা সিলেক্ট করে জাস্ট ওর উপরে এটা পেস্ট করে দেব হয়ে গেছে তাহলে ওইটা চেঞ্জ হয়ে আমাদের সেন্টেন্সটা এখানে বসলো তাই না এটা গেল তারপরে হচ্ছে তার পরের অংশটুকু আমাদের এখান থেকে আসবে হ্যাঁ তারপরের অংশটুকু এই যে I have finished long term training এটা আমরা কপি করবেন থ্যাংক ইউ এটা এখান থেকে আমরা কপি করব কপি ওকে কপি করার পরে আমরা এইখান থেকে কি করব এই এতটুকু এই সেন্টেন্সটাকে আমরা এটা কপি করব বা কপি করে সিলেক্ট করব সরি সিলেক্ট করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে কি এর রাইট বাটন ক্লিক করে এখানে পেস্ট করে দেবো ওকে আর এখানে যদি কোনো স্পেস থেকে থাকে তাহলে স্পেস গুলোকে সরাই দিব হ্যাঁ এখানে বাড়তি এক্সপ্রেস স্পেস চলে আসছে okay thank you okay my design okay then আমরা এটা কি করব সেভ করে দেব সেভ সেভে ক্লিক করলে প্রসেসিং এ হবে মানে প্রসেসিং হবে ঠিক আছে ওকে প্রসেসিং হওয়ার পরে দেখবেন <clears throat> আপনাদের এই ইয়াতে আসার পরে রিলোড দিবেন রিলোড দিলে দেখবেন এই লেখাগুলো চেঞ্জ হয়ে গেছে দেখেন I am a graphics designer developer and also expert in any digital marketing related work I have finished long-term training from outsourcing institute and completed many graphics project i can create actor to design my design is exceptional I, because every design পুরোটাই আপনার এখান থেকে চলে আসবে ঠিক আছে তাহলে সুন্দর করে আমাদের কি হইলো আমরা সর্বপ্রথম হেডিংটা চেঞ্জ করলাম হুম এটা সর্বপ্রথম ওয়েবসাইটে হেডার এটা হচ্ছে ওয়েবসাইটে হেডারটা চেঞ্জ করলাম ওকে আচ্ছা ওয়েবসাইট হেডারটা চেঞ্জ করার পরে তারপর আমরা কি করলাম অ্যাবাউট সেকশনটা চেঞ্জ করলাম অ্যাবাউট সেকশনটা চেঞ্জ করার পরে আমরা এখান থেকে এখন এই যে এগুলো চেঞ্জ করব আমরা এখন এই যে স্কিল অ্যান্ড ইনফরমেশন হ্যাঁ স্কিল এবং ইনফরমেশন এগুলা চেঞ্জ করব এই যে এজ হ্যাঁ এই যে এজ এই যে এজ এজটাকে আমরা এখান থেকে কপি করব ঠিক আছে এখান থেকে কপি করব এজটাকে কপি করব কপি করার পরে এটা আবার আমরা এখানে চলে আসবো এখানে চলে আসার পরে আমরা কি করব এখানে একটা মাউস পয়েন্টারটা রেখে আমরা জাস্ট কন্ট্রোল এফ দিয়ে এখান থেকে এসটাকে পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পরে একটা ইন্টার দেব আচ্ছা ইন্টার দিলে কোথায় আসতেছে এখানে আচ্ছা ওই যে প্যাকেজ আচ্ছা প্যাকেজটা সিলেক্ট হয়েছে এখানে আচ্ছা আমরা আরো নিচে চলে আসি নিচে নিচে নিচে নিচে নিচে নিচে আচ্ছা আর নাই এবার উপরে যাব উপরে উপরে উপরে উপরে উপরে আচ্ছা এসটাকে আমরা এখানে যদি এইভাবে না পাই তাহলে আমরা এটা যেটা করব সেটা হচ্ছে এই যে এই অ্যাড্রেসটা যেটা আছে এটা এটা এই এটা এটাকে কপি করব অথবা এই যে ইমেলটা যেটা আছে যে ইমেল হ্যাঁ অথবা এই যে এই লেখাটাকে কপি করব হ্যাঁ এই লেখাটাকে কপি করার পরে এখানে কাজটা রেখে কন্ট্রোল এফ চাপে দিয়ে এটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব পেস্ট করার পরে ইন্টার দিব এই যে দেখেন এখান থেকে আমাদের এই যে অ্যাড্রেস বের হয়ে গেছে যে কন্ট্যাক্ট ওকে এই যে দেখেন উপরে এজও বের হয়ে গেছে যে এজ এই যে এজ এই যে উনত্রিশ আমি এখান থেকে এজ উনত্রিশ না করে আমি এখান থেকে এজ দিব হচ্ছে twenty six okay twenty six অথবা টোয়েন্টি ফাইভ হ্যাঁ এটাকে এস দিলাম এখন অ্যাড্রেস অ্যাড্রেসে যে যে অ্যাড্রেসের জায়গাটা এটা আসছে আমি এখানে অ্যাড্রেসটা আমি ইচ্ছা মতন দিব যেমন আমি এখানে অ্যাড্রেসটা দিতে যাচ্ছি হচ্ছে নিয়ামতপুর পার্বতীপুর দিনাজপুর ওকে নিয়ামতপুর পার্বতীপুর দিনাজপুর এটা হচ্ছে আমাদের হ্যাঁ এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস আচ্ছা অ্যাড্রেসটা গেল এজ গেল অ্যাড্রেসটা গেল এখন হচ্ছে ব্লক আপনার যদি কোনো ব্লক অ্যাড্রেস থেকে থাকে তাহলে ব্লক অ্যাড্রেসটা দিবেন আর যদি ব্লক অ্যাড্রেসটা না থেকে থাকে তাহলে ব্লক অ্যাড্রেসটা ডিলিট করে দিবেন কিভাবে ডিলিট করবেন যেমন আমি এই যে আমার ব্লক অ্যাড্রেস নাই এই যে আমার এই যে ব্লক অ্যাড্রেস নাই ঠিক আছে এইখানে আপনি চাইলে অন্য কিছু দিতে পারেন অথবা আপনি এখানে চাইলে আপনি ফেসবুক লিখে দিতে পারেন যদি ফেসবুক পেজ থাকে তাহলে এখানে লিখে দিবেন ফেসবুক পেজ হ্যাঁ মনে করেন আমার এখানে ইয়ে নাই কি বলে ব্লক নাই ঠিক আছে তাহলে আপনি এখানে কি দিবেন আমি ব্লকটাকে এখানে উঠাই দিলাম এখানে আপনি দিলেন হচ্ছে ফেসবুক পেজ হ্যাঁ তাহলে আপনার আপনার ফেসবুক পেজ একটা দিতে হবে যে কোনো একটা ফেসবুক পেজ যেমন আমি এখান থেকে যদি আমি ফ্রিলান্সার লেমন এই পেজটাকে দেই হ্যাঁ এই পেজের লিঙ্ক দিতে হবে আমাকে এই যে ফেসবুক ডট কম এটা এটা এটা এটা কপি করতে হবে কপি করার পরে হ্যাঁ আমাকে এখানে এই যে নিচে দেখেন Uh, com ঠিক আছে এই জায়গায় যে আমাকে এখানটা পেস্ট করে দিতে হবে পেস্ট করে দেওয়ার পরে এই যে এখান থেকে এই যে ডাব্লু ডাব্লু ডাব্লু এই যে এইচটিটিপি আমরা যদি এগুলো না দিতে চাই হ্যাঁ just Facebook dot com slash freelancer Limon BD আমরা এটা এতগুলো লাগবো না এই যে এইচটিপি এগুলো রাখবো না এইচটিপিএস এটা কাটে দেবো কাটে দিয়ে জাস্ট আমরা এখান থেকে এটা ঠিক করে দেব তারপর হচ্ছে কি বলছে ইমেল অ্যাড্রেস এখন ইমেল অ্যাড্রেস আমি এখান থেকে ইমেল অ্যাড্রেস চেঞ্জ করে দেব আচ্ছা এইখান থেকে মনে করেন আমি একটা এক্সাম্পল স্বরূপে নিই আমি একটা মেল অ্যাড্রেস দিচ্ছি যেমন হচ্ছে C S T M N K at the rate Gmail dot com gmail.com okay ঠিক আছে তারপর হচ্ছে কি যে Robert Smith at company dot com এটাকে আপনি ক্লোজ করে দিলেন আচ্ছা এটা কোথায় আছে ইমেল আচ্ছা আচ্ছা আচ্ছা তারপর সাইট আচ্ছা ঠিক আছে ওকে তো এখান থেকে আপনি চাইলে সিম্পলি আচ্ছা এখান থেকে আমি যদি এটাকে কি বলছে মেল টু আচ্ছা ওকে এইখান থেকে আপনাদের চেঞ্জ হবে হচ্ছে এটা চেঞ্জ হবে সিএসডি ওকে আমরা এইটাকেই সিম্পলি কপি করব just copy and Robert Smith company dot com এইখানে পেস্ট করে দেবো হয়ে গেছে তারপরে নিচে কি আছে হচ্ছে your domain website name website যদি থাকে তাহলে ওয়েবসাইট দিবে যদি ওয়েবসাইট না থাকে তাহলে ওয়েবসাইট দিবে না হ্যাঁ তারপরে যে সাইট দেওয়া আছে যে সাইট আমাদের আমি যদি এই সাইটটা ইউজ করতে চাই ফ্রিলান্সার লিমন ডট কম আমি এইখান থেকে এটা ওয়েট কপি করে নিব ঠিক আছে কপি করে নেওয়ার পরে আমরা জাস্ট এইখানে এটা পেস্ট করে দেবো paste okay dot com just শেষ ফোন নাম্বার এখন যদি ফোন নাম্বার ফোন নাম্বার যদি এখানে দিতে হয় তাহলে আপনি এখান থেকে এই যে ফোন আছে ফোনটাকে সারাই দিবেন এই যে এখান থেকে এটাকে আগে ক্লোজ করে দিবেন এখানে আপনি দিবেন হচ্ছে প্লাস এইট এইট আচ্ছা প্লাস এইট এইট এখান থেকে আমি এটা যে কোনো একটা নাম্বার দিয়ে দিচ্ছি এক্সাম্পল স্বরূপ plus eight eight okay similar ওয়েতে এটাও এখান থেকে কপি করবেন কপি করার পরে এখান থেকে এই যে প্লাস নিচের এই জায়গায় এটাও এখানে পেস্ট করে দিবেন paste it okay then finish আর কিছু আছে এখানে ফ্রিল্যান্স এখন হচ্ছে টিল এপ্রিল দুই এখন আপনি কত হ্যাঁ ঠিক আছে কত সাল থেকে ফ্রিল্যান্স কোম্পানিতে বা ফ্রিল্যান্সিং করতেছেন সেটা যদি এখানে দিতে চান তাহলে এইখানে দেওয়া আছে দেখেন এইখানে টিল এপ্রিল দুই আমি এখান থেকে এপ্রিল আচ্ছা এপ্রিল থাক এখানে এপ্রিল পনেরো আচ্ছা এপ্রিল এক ওয়ান এপ্রিল এপ্রিল এক দুই আমি এখান থেকে দুই হাজার ষোলো আছে আপনারা এখান থেকে চাইলে দুই হাজার পনেরো করে দিতে পারেন পনেরো করে দিলাম ওয়ান এপ্রিল পনেরো অথবা ওয়ান জানুয়ারি দিলেন ঠিক আছে ওকে দেন ক্লিয়ার আর এইখানে এডিট করার মতন কোনো কিছু নাই ঠিক আছে আচ্ছা তারপরে <clears throat> এটাকে আমরা কি করব এখন সেভ করবো এই যে সেভ সেভ দিয়ে দিলাম আচ্ছা সেভ দেওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে যে সেভ হয়ে গেল আমাদের সাইটে আসবো সাইটে আসার পরে এইখান থেকে আমরা এটা রিলোড দিব জাস্ট রিলোড দিলেই ম্যাজিক চলে আসবে আমাদের সামনে সব এই যে এভরিথিং ইজ রেডি আছে এই যে age twenty five Niamatpur Parbatipur Dinajpur হ্যাঁ Facebook page okay email address site phone হ্যাঁ, নাম্বার এখানে যদি আপনি চান আরো হোয়াটসঅ্যাপ নাম্বার টাম্বার এক্সেট্রা এক্সেট্রা অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই বোঝা গেছে আচ্ছা এখন কথা হচ্ছে আমি এই ছবিটাকে চেঞ্জ করতে যাচ্ছি এখানে আমার ছবি ইউজ করব হ্যাঁ তাহলে কি করতে হবে আমাদেরকে হুম তাহলে একটা ছবি লাগবে অবশ্যই হ্যাঁ তাহলে আগে আমাদেরকে কি করতে হবে এই যে developer graphics designer and digital marketer এটাকে কপি করবেন ঠিক আছে এটাকে কপি করবেন কপি করার পরে এখান থেকে আল্টার এফ দিবেন কন্ট্রোল এফ কন্ট্রোল এফ দিয়ে এটাকে পেস্ট করে দিয়ে ইন্টার দিবেন ইন্টার দেওয়ার পরে এইখানে দেখবেন একটা ইমেজ ফাইল আপলোড করা রয়েছে ঠিক আছে সেটা কিভাবে বুঝতে পারবেন আমি ক্লিয়ারলি একটু আপনাদেরকে দেখাই দেই লোগো ডিসক্রিপশন আচ্ছা অ্যাভাটার সিক্স ফটো এই যে এইখান থেকে এই যে পিজি একটা ফাইল আছে এটাকে আমরা ওপেন ইন নিউ ট্যাবে যদি দেই এই যে দেখেন ছবিটা বের হয়ে গেছে বের হয়েছে তাহলে <clears throat> এই সহজে আপনারা আরো সহজে খুঁজে পাবেন কিভাবে অ্যাভাটার <clears throat> দিয়ে সার্চ করবেন অ্যাভাটার হ্যাঁ অ্যাভাটার দিয়ে সার্চ করবেন আচ্ছা দাঁড়ান আমি যদি এই ছবিটাকে ওপেন ইন নিউ ট্যাবে যদি ওপেন করি আচ্ছা এই যে দেখেন আপনারা এই যে এই ছবিটা যদি চেঞ্জ করতে চান আমি আরো ক্লিয়ার করে দিই আপনাদের এরকম ভাবে যদি মানে খুঁজতে যদি সমস্যা হয় এই ছবিটাকে রাইট বাটন ক্লিক করবেন এই ছবিটার উপরে রাইট বাটন ক্লিক করে ওপেন ইন নিউ ট্যাবে দিবেন হ্যাঁ ওপেন ইন নিউ ট্যাব যখন দিবেন তখন দেখবেন এরকম এই ছবিটা ওপেন হবে ছবিটা ওপেন হওয়ার পরে এই যে দেখেন এইখানে একটা লিঙ্ক আসবে এই যে লিঙ্কটা হ্যাঁ এই যে লিঙ্কটাকে কপি করবে এই লিঙ্কটাকে পুরোটাকে কপি করবেন হ্যাঁ এই লিঙ্কটাকে পুরোটাকে কপি করবেন ঠিক আছে আচ্ছা কপি করার পরে কি করবেন এই যে এইখানে যে কোনো এক জায়গায় এইখানে এইখানে যে কোনো এক জায়গায় মাউস পয়েন্টার রাখবেন রাখে কন্ট্রোল চাপে ধরে এফ দিবেন এফ দিলে এইখানে দেখেন সার্চ আসছে এই সার্চের এখানে এটা পেস্ট ওই লিঙ্কটাকে পেস্ট করবেন পেস্ট করার পরে আপনি এখানে ইন্টার দিবেন দেখেন এই যে দেখেন মার্ক হয়ে গেছে জায়গাটা এটাই হচ্ছে আপনাদের ওই যে ইমেজ লিঙ্ক তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি এরকম আপনাদের ইমেজের একটা লিঙ্ক দিতে হবে ঠিক আছে তো এরকম ইমেজের লিংক আমরা কিভাবে দিব বা ইমেজ লিংক কোথায় পাবো সেটা আমাদেরকে একটু দেখতে হবে ঠিক আছে তো আমরা কিভাবে এরকম ইমেজ লিংক পাবো সেটা একটু দেখে নেই ওকে আচ্ছা তো আমাদেরকে যেটা করতে হবে সিম্পলি আমাদের ব্লগার সাইটটাকে চলে যেতে হবে আচ্ছা সাইটে আসার পরে এইখান থেকে পেজেস আচ্ছা পেজ পেজ পেজে আসার পরে আচ্ছা পেজ নেই ওকে অথবা একটা পোস্ট একটা নিউ পোস্ট তৈরি করবেন ঠিক আছে নিউ পোস্ট তৈরি করে এখানে একটা ইমেজ আপলোড করবেন আপলোড টু কম্পিউটার একটা পোস্ট তৈরি করবেন ওকে পোস্ট তৈরি করার পরে চুজ ফাইল চুজ ফাইলে ক্লিক করার পরে এখান থেকে একটা আপনার যে কোনো একটা ইমেজ দিবেন আমি ফাইলে ক্লিক করার পরে ইমেজটাকে আমি সিলেক্ট করলাম এটাকে আপলোড করলাম আপলোড করার পরে এটাকে সিলেক্ট করার পরে এখানে সিলেক্ট করে নিয়ে আসলাম আচ্ছা নিয়ে আসার পরে ইমেজের উপরে হ্যাঁ এই ইমেজটার উপরে কয়েকটা ক্লিক করবেন আচ্ছা কপি ইমেজ অ্যাড্রেস এন্ড এটা যদি আমরা এখানে পেস্ট করি ওকে তাহলে দেখেন এই ইমেজটাকে দেখা যাচ্ছে তাহলে আমরা এখানে কি করব এই ইমেজটাকে কপি করে নিব আচ্ছা কপি করে নেওয়ার পরে আমরা জাস্ট আমাদের যে অ্যাভাটার আছে এই যে এখানে এইখানে এটা পেস্ট করে দেবো okay just paste it okay then save save করে দিলাম সেভ করে দেওয়ার পরে এটা প্রসেসিং হচ্ছে প্রসেসিং হইতে একটু সময় লাগবে update successfully and then refresh our page then refresh okay আমাদের হ্যাঁ আমাদের সবকিছু রেডি তাহলে দেখেন এইখানে সবকিছু চলে আসছে অ্যাবাউট মি সেকশনে ক্লিক করলে এটা চলে আসবে এখন এই যে দেখেন এই যে H D M HTML CSS jQuery হ্যাঁ এই যে C S CSS script PHP X M L এখন আমরা যদি এগুলোকে চেঞ্জ করে হ্যাঁ এগুলো হচ্ছে স্কিল বার আপনি কতটুকু এক্সপার্ট কত পার্সেন্ট হ্যাঁ সেটা কিন্তু এখানে দেওয়া আছে আপনি এইচটিএমএল এ কতটুকু এক্সপার্ট এটা এখানে দেওয়া আছে সিএসএস এ কতটুকু জ্যাকুরিতে কতটুকু হ্যাঁ তারপর হচ্ছে এসসিএস এ কতটুকু পারদর্শী সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে ঠিক আছে তো এখন আপনি চাইলে এগুলোকে চেঞ্জ করতে পারেন বা এগুলোকে হয়তো আপনি এখানে এইচটিএমএল দিলেন হ্যাঁ হ্যাঁ সিএসএস থাকলো জেকুইরি এগুলো এগুলো চেঞ্জ করে দিলেন অথবা এখানে আপনি দিলেন ওয়েব ডেভেলপ এইচটিএমএল এর জায়গায় হচ্ছে ওয়েব ডেভেলপ সিএসএস এর জায়গায় যদি আপনি ডিজিটাল মার্কেটিং জাস্ট জেকুইরির জায়গায় যদি আপনি গ্রাফিক্স ডিজাইন এগুলো দিতে চান তো এগুলো দিতে পারবেন কোনো সমস্যা নাই সিএসএস চেঞ্জ করে অন্য কিছু দিতে পারবেন জাভা স্ক্রিপ্ট চেঞ্জ করে অন্য কিছু দিতে পারবেন এই পার্সেন্টেজ গুলো কমা বাড়া করতে পারবেন তো এগুলো খুব সহজে আপনারা করতে পারবেন ঠিক আছে এগুলো আমি দেখাই দিচ্ছি আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা অনেক লম্বা হচ্ছে বা বড় হচ্ছে সমস্যা নাই একটু ধৈর্য সহকারে দেখবেন আপনাদের এই পোর্টফোলিওটা খুবই গুরুত্বপূর্ণ বা একটা ক্লায়েন্ট আপনাকে যখন কাজ দিবে ঠিক আছে সেটা প্রায় থার্টি পার্সেন্ট ডিপেন্ড করে বা ফোরটি পার্সেন্ট ডিপেন্ড করে হচ্ছে পোর্টফোলিওর উপরে হ্যাঁ আপনার পোর্টফোলিও বা আপনার পোর্টফোলিওতে কিরকম কিভাবে আপনি সাজাইছেন কত সুন্দর করে আপনার আপনাকে রিপ্রেজেন্ট করছেন সেটা কিন্তু ডিপেন্ড করে ঠিক আছে তো সেজন্য একটু মনোযোগ সহকারে দেখবেন হ্যাঁ একটা সুন্দর পোর্টফোলিও আছে মানে হচ্ছে আপনি কে কতটুকু এক্সপার্ট আপনার পোর্টফোলিওর উপর ডিপেন্ড করে তাই পোর্টফোলিওটাকে আপনাকে সুন্দর করে সাজাইতে হবে যদি পোর্টফোলিও সুন্দর না হয় বা বায়ার যখন দেখবে বা ক্লায়েন্ট যখন দেখবে যে আপনার পোর্টফোলিও ভালো নেই তখন আপনাকে কিন্তু কাজটা দিতে চাবে না ঠিক আছে তো এই জন্য একটু মনোযোগ সহকারে দেখবেন আমরা ধৈর্য সহকারে একটু দেখি ওকে আমাদের এটার স্কিলটা কোথায় আসতেছে আচ্ছা ইমেজ তারপরে হচ্ছে কি আসতেছে হচ্ছে স্কিল এন্ড ইনফরমেশন আচ্ছা স্কিল এন্ড ইনফরমেশনটাকে আমরা কপি করি কপি করার পরে এখানে কন্ট্রোল দিয়ে দিই কন্ট্রোল এফ দিয়ে এটাকে নিয়ে পেস্ট করে দিয়ে সার্চ করি দেখি কোথায় কোথায় কোথায় কোথায় skill and information nine page block name ইরো ওকে এটাকে আমরা পাস পারতেছি না আচ্ছা তাহলে আমরা একটা কাজ করি এই যে সিএচএস এসটিএমএল এগুলাকে আমরা একটু কপি করি কপি করার পরে এটাকে আমরা আবার এখানে যাই হ্যাঁ এটা যাওয়ার পরে আমরা এখানে পেস্ট করে দিই দেই না আমরা পাচ্ছি না ওকে আমরা পেয়ে গেছি এটা হচ্ছে কি আপনি আপনার এই যে দেখেন এই যে স্কিলস অ্যান্ড ইনফরমেশন তারপরে আছে এই যে আপনার প্রোফাইলটা অ্যাবাউট নিয়ের পরে আছে হচ্ছে স্কিল অ্যান্ড ইনফরমেশন তাই না তো আপনি চাইলে এটা দিয়ে সার্চ করতে পারেন খুব সহজেই হ্যাঁ যে আপনি যদি এটা এটা দিয়ে সার্চ করেন যে এটা দিয়ে সার্চ করেন গ্রাফিক্স ডিজাইন ওকে এটা দিয়ে সার্চ করলেন হ্যাঁ আপনি যেখানে কন্ট্রোল এফ দিবেন sorry control F control F দিয়ে এটা দিয়ে সার্চ করবেন সার্চ করলে আপনি যে এখানে যে লাইনটা লেখছেন ওই লাইনটা বের হয়ে যাবে এরপরেই কিন্তু আপনার এই যে স্কিল অ্যান্ড ইনফরমেশন আপনি এখানে চাইলেই কি করতে পারবেন <clears throat> এই যে নিচে চলে আসবেন নিচে চলে আসলেই দেখতে পারবেন এই যে দেখেন data percentage ninety eighty five seventy sixty fifty কিসের এগুলো এইচটিএমএল এর তাহলে আমি এখানে দিব হচ্ছে এইচটিএমএল টাকে চেঞ্জ করব ওকে এইচটিএমএল টাকে এখানে চেঞ্জ করে আমি এখানে লিখব হচ্ছে digital marketing yes digital marketing এটাতে আমার নাইনটি পার্সেন্ট স্কিল রয়েছে ঠিক আছে তারপরে হচ্ছে এইখানে আমি সিএসএস চেঞ্জ করে দিব হচ্ছে আচ্ছা এইখানে আমরা সিএসএস কে চেঞ্জ করে হচ্ছে দিব হচ্ছে ওয়েব ডেভেলপ অথবা web design web design eighty five percent skill রয়েছে ঠিক আছে তারপরে জেকুইরি জেকুইরিটাকে আমরা চেঞ্জ করতে চাই জেকুইরিটাকে চেঞ্জ করে আমরা এখানে দেব হচ্ছে graphics design graphics graphics design okay graphics design ঠিক আছে আমরা কি কি চেঞ্জ করলাম এইচটিএমএল চেঞ্জ করলে আমরা কি দিলাম ডিজিটাল মার্কেটিং এটা সিএসএস চেঞ্জ করে ওয়েব ওয়েব ডিজাইন দিলাম জ্যাকুরি চেঞ্জ করে কি দিলাম হচ্ছে গ্রাফিক্স ডিজাইন তাই না গ্রাফিক্স ডিজাইনের স্কিল যদি যে এত কম হয় তাহলে কিন্তু আমাদের গ্রাফিক্স ডিজাইনিং এর কাজ কিন্তু কেউ দিবে না তো এর জন্য আমাদের কি করতে হবে একটু পার্সেন্টটাকে একটু বাড়াইতে হবে ঠিক আছে তাই পার্সেন্টেজটাকে একটু বাড়াই দিই আমরা হ্যাঁ? আচ্ছা পার্সেন্টেজটাকে একটু বাড়াই দিতে গেলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে নিচে দেখেন সেভেন্টি আছে হ্যাঁ আমরা এখান থেকে এটাকে আমরা নাইনটি ফাইভ করে দেব নাইনটি ফাইভ পার্সেন্ট স্কিল্ড আমরা ঠিক আছে ওকে দেন আর তারপরে কি আছে web design digital marketing graphics design আচ্ছা তারপরে আছে হচ্ছে কি আমরা এটা এই এসিও e করে দেই এসিও e e তে স্কিল আছে হচ্ছে আমাদের সেভেন্টি ফাইভ পার্সেন্ট ওকে এসিওতে স্কিল আছে হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট আচ্ছা তারপরে এইখানে আছে হচ্ছে এসিও ওকে e এরপরে কি দিতে পারি আমরা এরপরে হচ্ছে ভিডিও এডিটিং দিতে পারি ভিডিও এডিটিং ভিডিও এডিটিং আমাদের স্কিল আছে হচ্ছে পার্সেন্ট ওকে তারপরে হচ্ছে content creator content content creator হিসেবে আমাদের স্কিল আছে হচ্ছে এইটি পার্সেন্ট ওকে তারপরে কি আছে হচ্ছে তারপর তাহলে আমরা কি কি এডিট করলাম এই যে এখন শুধুমাত্র এক্স এম এল বাকি আছে ওকে তাহলে আমরা এই যে এক্স এম এল এর জায়গায় কি কি দিব forty percent X M L তারপরে আমরা এখানে দিতে পারি হচ্ছে এখানে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিতে পারি S M M S M M social media marketing দিতে পারি কত পার্সেন্ট আছে এখান থেকে আমরা দিব হচ্ছে নাইনটি পার্সেন্ট হ্যাঁ এটা আমরা নাইনটি ফাইভ পার্সেন্ট করে দিই নাইনটি ফাইভ ওকে ওকে ডান আমাদের এগুলো সবগুলো চেঞ্জ হয়ে গেছে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সেভ দিয়ে দেব হ্যাঁ অবশ্যই সেভ আচ্ছা সেভ দেওয়ার পরে এখন আসে আমাদের ফাইনালি আমাদের রেজাল্ট কি আসলো সেটা একটু দেখি okay we are done content creator হিসেবে আমাদের স্কিলেটা এসিও e হিসেবে স্কিলেটা গ্রাফিক্স ডিজাইন হিসেবে স্কিলেটা হ্যাঁ ওয়েব ডিজাইন হিসেবে স্কিলেটা ডিজিটাল মার্কেটিং হিসেবে স্কিলেটা হ্যাঁ তো এগুলো <clears throat> সব কিছু তাহলে আমাদের এখন কিন্তু রেডি হ্যাঁ আপনারা খুব সহজে এভাবে খুব সহজে একেবারে মানে আমি যে সিস্টেমে দেখাইলাম এর চেয়ে সহজ উপায় আর নাই ঠিক আছে আমি যে সহজ উপায়টা আপনাদেরকে দেখাইলাম দিলাম এর চেয়ে সহজ উপায় আর নেই হ্যাঁ এইভাবে খুব সহজে আপনারা একটি নিজের পোর্টফোলিও তৈরি করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই এটাকে জাস্ট সেট করে এখান থেকে ব্যাক হয়ে চলে আসবেন ওকে দেন এখান থেকে ভিউ ব্লগে ক্লিক করলে আপনাদের ব্লগটাকে আপনারা সুন্দর করে দেখতে পারবেন দেখেন চলে আসছি আমরা আমাদের সাইট ঠিক আছে তো আমি আপনাদের সুবিধার্থে এই যে এই এতদূর পর্যন্ত যেগুলো আমি এডিট করলাম হ্যাঁ এটাকে আমি আপনাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা চাইলে এটাকে এই এক্সএমএল ফাইলটাকে এডিট করে করে আপনারা নিজের পোর্টফোলিওটাকে তৈরি করতে পারবেন আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ